সম্মানিত রবি শপের গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি আমাদের রবিতে কিছু ক্যাম্পেইন দেওয়া হয়েছে এই ক্যাম্পেইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সকল পেশার বা শ্রেণীর মানুষ সাধ্যের মধ্যে তাদের স্বপ্ন পূরণ করতে পারে তাই একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটার বেশি অর্ডার করতে পারবে না এই শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে ইনফোমিডিয়া টিমের অনুসন্ধানে দেখা যায় রবি শপের গ্রাহকদের জন্য অনলাইনে পণ্য অর্ডার করার কোনো ক্যাম্পেইন বর্তমানে চলমান নেই বরং রবি শপের মতো প্রায় অনুরূপ ফেসবুক পেজ এবং ভুয়া ওয়েবসাইট তৈরি করে এই ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে রবি বাংলাদেশ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে ইনফোমিডিয়া টিম পর্যবেক্ষণ করে দেখা যায় উক্ত পেজটি হতে ইতোপূর্বে সাত হাজার ছয়শো টাকায় রিয়েলমি সি সেভেন্টিন বারো হাজার তিনশো টাকায় রিয়েলমি এইট নয় হাজার পাঁচশো টাকায় ওপো এফ সেভেন্টিন প্রো ছয় হাজার চারশো টাকায় ওপো এ ফিফটি ফোর শীর্ষক অফারে ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে তবে উক্ত পেজটি রবি শপের কোনো ভ্যারিফাইড ফেসবুক পেজ অথবা মোবাইল বিক্রি করার কোনো নির্ভরযোগ্য মাধ্যম নয় এছাড়াও রিয়েলমি ওপো এবং রবি শপের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও উক্ত অফারগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তবে গত তেইশ জানুয়ারি তারিখে রবি শপ এর ভেরিফাইড ফেসবুক পেজে সম্মানিত গ্রাহক সম্প্রতি রবি ও রবি শপ এর নামে রবি বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রতারণা চালানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি শীর্ষক ক্যাপশনে একটি সতর্কতামূলক ডিজিটাল ব্যানার খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টের মাধ্যমে রবি সব জানায় তাদের একটিমাত্র ভেরিফাইড পেজ ছাড়া ফেসবুকে আর কোনো পেজ নেই এবং রবি শপের নামে অন্য কোনো পেজের মাধ্যমে প্রতারিত না হতো অনুরোধ জানানো হয় তাছাড়া রবি বাংলাদেশ নামের ফেসবুক পেজটিতে ক্যাম্পেইনের মাধ্যমে অফার সম্বলিত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় একটি ওয়েবসাইট লিংক উক্ত পোস্টে যুক্ত করে দেওয়া আছে উক্ত ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করলে এটি বর্তমানে স্থগিত অবস্থায় আছে বলে দৃশ্যমান হয় এছাড়াও রবি শপের আসল ওয়েবসাইটের ইউআরএল পর্যবেক্ষণ করে দেখা যায় এটি Robi shop dot com BD নামে পরিচালিত হয় কিন্তু ভুয়া ওয়েবসাইটটি Robi shop dot X Y Z নামে পরিচালিত হচ্ছিল যা থেকেও নিশ্চিত হওয়া যায় এটি একটি ভুয়া ওয়েবসাইট পরবর্তীতে উক্ত পেজে সংযুক্ত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তিন ফলোয়ার ও একটি টুইটার অ্যাকাউন্ট দুই ফলোয়ার দেখতে পাওয়া যায় উক্ত অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করেও নিশ্চিতভাবে বলা যায় দুটি অ্যাকাউন্টই ভুয়া তাছাড়া আলোচিত ফেসবুক পোস্টটিতে কিছু অর্ডার নাম্বার উল্লেখ করে রবি কর্পোরেট গ্রাহকদের দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে যোগাযোগের ঠিকানা হিসেবে twenty seven by A new road Dhanmondi দশ ঢাকা স্থানের উল্লেখ করলেও গুগল ম্যাপ অনুসন্ধানে উক্ত জায়গার কোনো সন্ধান পাওয়া যায়নি এছাড়াও রবি সেবার ধানমন্ডির শাখার লোকেশনে অনুসন্ধানে দেখা যায় এটি প্রকৃতপক্ষে সাত মসজিদ রোডে অবস্থিত মূলত রবি শপের অনুরূপ ভুয়া ফেসবুক পেজ এবং নকল ওয়েবসাইট তৈরি করে লোভনীয় অফারে বিভিন্ন মোবাইল ফোন বিক্রির ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে তবে রবি শপের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে উক্ত অফারের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি এবং রবি বাংলাদেশ নামের ফেসবুক পেজটি রবি ও রবি শপের নামে প্রতারণা চালাচ্ছে বলে নিশ্চিত করেছে রবি শপ কর্তৃপক্ষ রবি শপের গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে মোবাইল ফোন কেনার সুযোগ শীর্ষক দাবিতে রবি বাংলাদেশ নামের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে পরিচালিত ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভুয়া আমাদের সাপ্তাহিক আয়োজন রিউমার স্ক্যানার প্রতি সোমবার রাতে থাকছে আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন